hello viewers freelancer Limon one second আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে uh, একটি মাইক্রো ওয়ার্কার সাইট যে সাইটটার মাধ্যমে ছোট ছোট কাজ করে অনলাইন থেকে আমরা ইনকাম করতে পারবো তো সাইটের নাম হচ্ছে জব বয় ডট কম এই সাইট থেকে আমরা ছোট ছোট টাস্ক কমপ্লিট করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবো তো কীভাবে কাজ করব এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সব দেখা দিচ্ছি তো কাজ শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নেক্সট আমি যেগুলো ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি সর্বপ্রথম আমাদের এই সাইটটিতে প্রবেশ করলে দেখা যাবে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম আসবে এখানে দেওয়া থাকবে ইয়োর ফুল নেম হ্যাঁ তারপর থাকবে মেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ডটি এবং রিপিট পাসওয়ার্ড তো আর নিচে থাকবে কান্ট্রি এখান থেকে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এইখানে টিক চিহ্ন I agree with the TOS এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এইখানে যে মেল অ্যাড্রেসটা ইউজ করছেন সেই মেল অ্যাড্রেসটা একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে অ্যাক্টিভেশন লিঙ্ক তো অ্যাক্টিভেশন লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার একটা অ্যাকাউন্ট আছে এই তাই আমি দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কেউ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে দুইটা অ্যাকাউন্টেই আপনার ব্যান করে দেবে তো অবশ্যই মাথায় রাখবেন যে কোনোভাবে যেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় আপনার আইপি থেকে তো চলুন পরবর্তীতে কাজ শুরু করি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে সাইন ইন করবো সাইন ইন করে এখানে আপনার মেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড যেটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন সরি নেটের লাইনের স্পিড তো কম থাকার কারণে আর কি একটু সময় নিচ্ছে তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রোফাইলে যাইতে হবে প্রোফাইলটাকে ঠিক করতে হবে হ্যাঁ এইখানে যাইতে হবে এইখানে যাওয়ার পর ইউজার ডিটেলস আচ্ছা আমরা এখানে লতিফুল খাবির ক্লিক করব আপনাদের ইউজার নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেস এইখানে আপনার বাসার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন সিটি দিয়ে দেবেন জিপ কোডটা দেবেন তারপরে স্টেট বাংলাদেশ সিলেক্ট করে এখানে টিক চিহ্ন দিলে দিতে পারেন এখানে টিক চিহ্ন দিলে এই ওয়েবসাইট থেকে যেগুলো রিসেন্ট আপডেট সেগুলো আপনার কাছে মেল আকারে চলে যাবে এখানে এই টিক চিহ্নটা দিলে হবে না দিলে হবে তারপর সেভ করে দেবেন সেভ করে দিয়ে চলে আসবেন তারপরে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড এ জব এইখানে আমাদের দেখতে হবে যে কী কী কী কী ধরনের কাজ পাওয়া যায় এখানে কাজের ক্যাটাগরিগুলো দেওয়া আছে দেখেন ফেসবুকে আছে টুইটার আছে সাইন আপ আছে তারপর হচ্ছে ক্লিক টু সার্চ আছে বুক মার্ক আছে ফর্ম আছে ব্লগ অথবা ওয়েবসাইট ওনার্স আছে রাইট অ্যান আর্টিকেল তারপর হচ্ছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল আদার্স আরও অন্যান্য অনেক ক্যাটাগরি রয়েছে তো এইখানে আমরা অল জবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই কাজগুলো প্রত্যেকটা এক একটা করে কাজ এখানে দেখেন complete simple survey and earn money দেওয়া আছে এখানে কম্পিটিশন টাইম প্রায় তিন মিনিটের ভিতরে এই কাজটা কমপ্লিট করতে পারবেন তারপরে পে আউট এখানে আপনাকে কাজটা কমপ্লিট করলে এখান থেকে আপনাকে এক ডলার দিবে one point zero zero USD এখানে এক ডলার পাবেন আপনি এখানে দশজনের ভিতরে একজনও এই কাজটি এখনও করেনি ঠিক আছে আর সাকসেস রেট এটা নাই তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কাজটা করবেন সেই কাজটা অবশ্যই যেন কেউ করে থাকে যে এখানে দেখেন এক মিনিট আগে এক মিনিট লাগবে এই কাজটা করতে এই কাজটা করতে আপনার ওরা আর কি যেটা অ্যামাউন্ট দিচ্ছে সেটা হচ্ছে zero point four five cent এখানে দশজনের ভিতরে দুজন করছে অলরেডি ঠিক আছে এই কাজটার রেট হচ্ছে ফিফটি পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন তারপরে নেক্সটে দেখি নেক্সটে এখানে হান্ড্রেড পার্সেন্ট করা আছে দেখেন এখানে ডাউনলোড এ টেক্সট ফাইল তিন মিনিটের কাজ তিন মিনিটের ভিতরে আপনি করতে পারবেন এর জন্য zero point one eight cent আপনাকে দেওয়া হবে দশজনের ভিতরে দুজন কমপ্লিট করছে এবং সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কাজগুলো করব আর কোন কাজগুলো করব না তো সর্বপ্রথম আমরা এই কাজটা একটা সিলেক্ট করি করার জন্য দেখি আমরা কি কীভাবে করতে হয় তো দেখেন এইখানে হচ্ছে কাজটার ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো এইখানে আপনাকে নিচে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে আমাদেরকে একটা টেক্সট ফাইল ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন জব ডিসক্রিপশন দেওয়া আছে হ্যাঁ তার আগে বলে রাখি আপনারা একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখবেন যে the this job is available to international এখানে যদি আপনার ইন্টারন্যাশনাল থাকে তাহলে আপনার এই কাজগুলো করবেন আর যদি ইন্ডিকেট করে দেওয়া থাকে যে ইউএসএ ইউকে অথবা আদার্স কান্ট্রি তাহলে এই কাজটা আপনি করবেন না যদি ইন্ডিকেট করে না থাকে ইন্টারন্যাশনাল থাকে তাহলে এই কাজগুলো করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যদি আপনি অন্য কান্ট্রির কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে তো চলুন জব ডিসক্রিপশনে আমরা যাই জব ডিসক্রিপশন থেকে কি বলছে গো টু দিস লিঙ্ক এখন আমাদের এই লিঙ্কটাতে যাইতে হবে হ্যাঁ এই লিঙ্কটাতে গেলাম আমরা হ্যাঁ লিঙ্কটাতে যাওয়ার পরে কী বলছে ক্লিক টু স্কিপ অ্যাড এখানে অ্যাড আসবে হ্যাঁ ও এখানে একটা ভেরিফাই ক্যাপচার হয়েছে আমরা ক্যাপচারটা ফিল আপ করে দিই ফিল আপ করে দেওয়ার পর ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে দিয়ে সাবমিট করে দিই করে দেওয়ার পরে এখানে অ্যাড আসবে অ্যাডটাকে স্কিপ করতে বলছে download a text file and send me the proof it's easy job আচ্ছা এখন আপনি এখান থেকে একটা টেক্স টেক্সট ফাইল পাবেন এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এখানে প্রুফ হিসেবে কী আছে how to proof you done মানে আপনি কীভাবে বায়ার বুঝতে পারবে যে আপনি এই কাজটি করেছেন ঠিক আছে প্রমাণস্বরূপ তাদেরকে দিতে হবে হচ্ছে text written in the file হ্যাঁ ফাইলটা এখানে যে ফাইলটা আছে এই যে দেখেন এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে কপি করে দিতে হবে ঠিক আছে এই যে writing in the file text writing in the file এখানে এই যে দেখেন নিচে দেখেন সাবমিট প্রুফ এইখানে আপনাকে হ্যাঁ এইখানে আপনাকে ওয়ার্ডগুলো পেস্ট করে দিয়ে তারপর আপনার এখানে সাবমিট প্রুফে ক্লিক করলে কাজটি হয়ে যাবে তো এরকম প্রত্যেকটা কাজই আপনার এরকম প্রত্যেকটা কাজে দেখবেন আপনারা এই যে দেখেন যে এক্সাম্পল স্বরূপ এটা দেখলাম দেখেন এখানে প্রত্যেকটা কাজেরই কিন্তু জব ডিসক্রিপশন দেওয়া আছে মানে নির্দেশনা দেওয়া আছে আপনার ঠিক আছে কি কি করতে হবে আপনাকে এবং প্রুফ আকারে কি কি আপনার কাছে বায়ার চাইছে সেটাও দেওয়া আছে দেখেন screenshot of sign up sign আপের একটা স্ক্রিনশট চাইছে ঠিক আছে তো অবশ্যই এখানে প্রুভমেন্টটাও দেওয়া থাকবে তো প্রপারলি আপনি যদি কাজটা করে সাবমিট করতে পারেন তো বায়ার আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে রিভিউ করে আপনাকে টাকাটা দিয়ে দেবে দেখেন আমি এখানে একটা কাজ করছি আমি যদিও এই সাইটে কাজ করি না তারপরে দেখেন এই যে ব্যালেন্সে zero point two six cent হ্যাঁ একটা কাজ আমি কমপ্লিট করছি বিধায় এটা আমাকে পেমেন্ট করছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে পেমেন্ট করে দিবে তো এই সাইট থেকে নর্মালি এইভাবে ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে ইনকাম করা যায় এই সাইটগুলোকে বলে আসলে মাইক্রো ওয়ার্কার সাইট যেমন ছোট ছোট টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সটে হাজির হব নতুন কোনো সাইট নিয়ে আল্লাহ হাফেজ